সো গাইস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি একটা ট্রিক দেখাবো সেটা হচ্ছে ফ্রি ফায়ার আনব্যান্ড হয়ে গেছে বাংলাদেশ থেকে সেটা কিভাবে দেখুন প্রথমে আমি ডাটাটা চালু করলাম দেখুন আমার ফোনে কোনো বিপিএন নাই দেখুন এই যে গেমটা কোনো বিপিএন নাই ঠিক আছে তো এই যে আমরা গেমে ঢুকতেছি গেমে ঢুকার পর গেমিং চালু হচ্ছে সেটা আনব্যান্ড হয়েছে আর এটার জন্য কি কি করতে হবে আমি সব টেক্সট আমি দেখাই দিতেছি তো এইভাবে আপনারা ঢুকবেন দেখছেন কোনো বিপিএন নাই বিপিএন ছাড়া দেখুন কোনো বিপিএন নাই কানেক্ট বিপিএন ছাড়া লোডিং হয়েছে ঢোকাই দিছে Get too close and you might get burned. দেখতেছেন এই জায়গায় আমাকে ঢুকাইছে তারপরে আমরা দেখতেছি ঠিক আছে তো এটার জন্য অপেক্ষায় ছিলাম যে কি হয় পরিস্থিতি এই পর্যন্তই হলো না এটার জন্য কি করবেন প্রথমে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে আসার পর এখানে ফ্রি ফায়ার লিখে সার্চ দেবেন F R double E free fire দেখার পরে আসবে অলরেডি আমার আপডেট দেওয়া হয়ে গেছে এই কারণে আমারটা প্লে দেখাচ্ছে তো এই জায়গায় এসে আপডেট দেবেন একশো দশ এমবি বা একশো একশো সাত এমবির একটা আপডেট নেবে তারপর আপনারা প্লেইংয়ে যাবেন ঠিক আছে